প্রথম নজরে আমার সবাইকে সালাম আমি আবার আপনাদের মাঝে আমার মনের ভালোবাসা দিতে আবার ফিরে এলাম সবাই ঘুমের জন্য সমস্যায় ভোগে অসম্ভব সমস্যা ঘুম না হলে কি করব এই এই টেনশন নিয়ে শুয়ে আছে সারা রাত্রি সকালে উঠতে হবে ব্যস্ততা কি করে ঘুম না হলে আমার অস্থিরতা হবে ঘুমের বড়ি একটা খেয়ে নিচ্ছে কিন্তু ঘুমের বড়ি খেলে মূল সমস্যাটা তো দূর হলো না সমস্যাটা রয়েই গেল কিন্তু মনের ভিতরে সমস্যাটা দূর করার মূল কারণটা তো নিজের ভিতরে শুরু মানে শুরু হয়েছে হয়তো তৈলাক্ত জিনিস খেয়েছে পেটের ভিতরে উইন্ড হয়ে গেছে প্রচণ্ড গ্যাস হয়েছে গ্যাসের ট্যাবলেট খেলাম তাও সমস্যা গেল না এই যে সমস্যাগুলো থেকেই যাবে জীবন জৈবিক সমস্যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা করার উপায় নেই আমরা যেভাবে চলছি আধুনিক জীবনযাত্রার সাথে পিৎজা খাচ্ছি অত্যাধিক তেলে ভাজা খাচ্ছি কনফেকশনের গুডস খাচ্ছি এ খাবার শেষ নেই লোভ আছে লোভটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না এই নানান কারণে নানান সমস্যা জীবনে ভাবে চলছে কোনো দেওয়া দাওয়াত খেতে গেছি এক গাদা খেয়ে ফেললাম জোর করেই সে দিয়ে চাপিয়ে দিল কিন্তু আমার সমস্যা তো হয়ে গেল আমি সমস্যা থেকে মুক্তি পেলাম না রাতে দেখা গেল প্রচন্ড উইন্ড হয়ে গেছে গ্যাস হয়ে গেছে গ্যাসের ট্যাবলেট খেয়ে হাই বড়ি খেলাম পাওয়ারফুল কিছুই হলো অসম্ভব অস্থিরতা কি করব কেহ আমাকে উপায় দিতে পারবে না হয়তো কারণ নির্ণয় না করে ডাক্তার কাছে গেলাম ডাক্তার আমার সাথে সমস্যা ফেস করবে হয়তো দেখা গেল তাকে দিচ্ছে ক্লোজি পাম্প ট্যাবলেট বা পাম্প ট্যাবলেট আপনি খান ঘুমিয়ে পড়বেন আপনার চিন্তা মুক্ত হবেন ডাক্তার বললেন কিন্তু আসলে তো মুক্ত হলো না আমি আরো অ্যাডাক্টেড হয়ে গেলাম নেশার মতো একদিন একটা সব করে সিগারেট খেলেন আর একটা বন্ধু হলে আরেকটা খেয়ে দেয় কেমন লাগে ভালোই তো লাগে রে এই করতে করতে করতে করতে একটা দুটো করে একটা পাওয়ারফুল আস্তে আস্তে বডি রেস্টেন্স বেড়ে যাচ্ছে বডি রেস্টেন্স এত বেড়ে গেল যে কোনো বড়ি আমার ঘুমের জন্য কাজ করছে না তাহলে কি হলো আমার উপায় তো সেই হলোই না আমি অহেতুক তার পায়ে পড়লাম ভালোবাসা পেলাম না অতএব ঘুমের বড়ি খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার একটা উপায় আছে নর্মাল রাত্রিবেলা না খেলেও কিছু যায় আসে না দুপুরবেলা যে খাদ্য খাই আমরা সেই খাদ্যের যে খাওয়ার পরে আমাদের কিন্তু পরিশ্রম হয় না পরিশ্রম না করলে অত রাতে হালকা এক গ্লাস দুধ খেলাম দুধ খেলে কিন্তু ভালো ঘুম হয় খুবই সুন্দর বা দুধ জাতীয় জিনিস হয়তো ছানা খেলাম কিছুটা ফল খেলাম আর সবার আগে হাত পা কান মাথা সুন্দর করে ধুয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে দিয়ে রাতে শোয়ার সময় বাম কাত হয়ে শুতে হয় প্রথমে হয়তো একটু রিল্যাক্স বালিশ ছাড়া শুয়ে পড়লেন সব আসনে শোয়া আমাদের দেরিতে সব আসনে চোখটা বন্ধ করে চিত হয়ে শুয়ে গভীরভাবে শ্বাসটাকে টানা আপনার ভিতরে আপনার সৃষ্টিকর্তা আছেন এই আধুনিক সভ্যতার ছেলেপেলেরা অনেক রাত জেগে ভিডিও দেখছে বা কম্পিউটার চালাচ্ছে রাত যাচ্ছে এতে বিশাল একটা পরবর্তী সময় কিন্তু সমস্যার সৃষ্টি হবে ঘুম তো হবে না ওই যে একটা অভ্যাসে দাঁড়ায় যাচ্ছে পরবর্তী সময়তে সাংসারিক জীবনে তাকে আসতেই হবে তখন ঠেলাটা বুঝবে ঠেলা অতএব বেশি রাত না জেগে সকাল সকাল শুয়ে পড়াটাই বেটার আর শারীরিক পরিশ্রম করলে ঘুম এমনিই হয়ে যায় এটাই ব্যাপার কিন্তু মানুষকে সেই সহনশীল অভ্যাসটা পরিবর্তন আনতে হবে পরিবর্তন না করলে তো সারা জীবনে কষ্ট পাইতে হবে অর্থাৎ সেই কষ্ট যাতে না হয় আমাদের একটা আলোচনা সবা মাত্র এই আলোচনায় কারো যদি একটু উপকার হয় আমাদের জীবনযাত্রা পরিচালনা করি সবাইকে নিয়েই আমরা আপনাদের ভালোবাসা দিতেই তো আমাদের চ্যানেল অতএব আমাদের চ্যানেলেই দেখবেন সবাসন আর একটা আসন আছে এই আসনটা করুন ঘুমানোর আগে গোমুখাসন করুন খুবই উপকারী আপনার মানসিক টেনশনটা দূর হবে এটা করতে করতে যায় আর ইয়ে অ্যাডিক্টেড যারা হয়ে গেছেন অলরেডি বড়ি খেতে খেতে তাদের একটা উপায় আছে উপায়টা হচ্ছে বড়ি খাওয়ার কোনো দরকার নেই পরিবর্তন আনতে হবে আপনার এই কানের থেকে কানের নদীর থেকে তিন আঙুল উঁচুতে এই পয়েন্টে আপনার আঙুল দিয়ে নিজেই মেপে দেখবেন যে তিন আঙুল উপরে এই পয়েন্ট এই পয়েন্টে এখানে ঠিক এই নদী সোজাসুজি এখানে চাপ দেবেন এখান থেকে এইদিকে চাপ এটা দুই মিনিট করুন এটা আকুপাঞ্চার এটা করলে অ্যাডেক্টেড মুভমেন্টটা আপনার পরিবর্তন আসবেই কিছু কিছু চেপে ধরে রাখবেন দেখেন কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তো নিজেই বুঝতে পারবেন আপনার সমস্যার উপায়ে কিছুটা পাচ্ছি এটা আস্তে আস্তে আস্তে মুক্তির উপায় আপনি আপনার পথ দেয় কিন্তু বড়ি খেয়ে আর কোনো কালেও সমস্যা যাবে না আরও আপনি নিমজ্জিত হয়ে যাবেন বিষে জর্জরিত হয়ে যাবে সারা শরীর একের পর এক আপনার নানান রকম রোগের সমস্যার সৃষ্টি হবে আপনি আপনার উপায় পেয়ে যাবেন আপনার মুক্তি উপায় আপনি আপনি কেন অন্য জিনিস গ্রহণ করবেন ফ্রেশ অতএব আপনি আমাদের চ্যানেলে দেখবেন যে সবাসন এবং গোমুখাসন ফলো করে এইগুলো করতে থাকুন করতে করতে আপনার অবশ্যই সমস্যা সলভ হবেই আর যদি কোনো অসুবিধা হয় আমাদের চ্যানেলে লিখতে থাকুন আমাদের সাধ্য অনুসারে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আপনি যাতে মুক্তি পান এই মুক্তির উপায় পৃথিবীতে মানুষ বাঁচাতে পারবো না কাউকে বাঁচাতে পারবো না যারা পৃথিবীতে আসে সবাই এখানেই মরে আর মরার জন্য এখানে আসা অতএব বাজে দরবার বাজে চিন্তা ভাবনা মাথার ভিতর না নিলেই ভালো ব্যাস তাহলে সুন্দর থাকা যায়